পুলিশের পক্ষ থেকে তিন দিন মেয়াদি বিশেষ প্রশিক্ষণ করছে আজকে প্রথম দিন আজকে যে জিনিসটুকু আমি শিখলাম সেটুকু সম্পর্কে আমি শেয়ার করতে পারি সেটা হলো আমরা ন্যাচারালি গাড়ি ধরলে অথবা কোনো একটা জায়গা থেকে যখন আমরা করোনা থেকে মোড় ঘুরতে যাই সেক্ষেত্রে আমরা গাড়ি ব্রেক করি বা এক্সলেটার ক্লাস ধরে থাকি ক্লাস ধরলে যে জিনিসটা হয় আমরা যখন গাড়ি খুব স্পিডে থাকে আমরা যখন গাড়ি মোড় ঘুরতে হলে অবশ্যই গাড়িটাকে স্লো করতে হবে সেক্ষেত্রে আমরা যদি ক্লাস ধরি তাহলে আমার গাড়িটা ফ্রি হয়ে স্পিড বেড়ে যাবে আর সেই মুহূর্তে আমরা যেটা করে থাকি আমরা ব্রেক করি আর যখনই আমরা ব্রেক করি তখনই আমাদের গাড়িটা পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে তো আজকে যে জিনিসটা আমি শিখলাম সেটা হলো যে মোড় ঘোরার সময় আমি যে স্পিডে আসি না কেন মিনিমাম দশ গজ বা পনেরো গজ আগে ব্রেক করে গাড়িটাকে স্লো করে এরপর কোনো ক্লাস বা ব্রেক ধরা ছাড়াই আমাকে গাড়িটা ঘোরাতে হবে এই অনুশীলন শেষে বুঝতে পারলাম যে অনেক কিছুই আমাদের শিক্ষণীয় আছে আমরা আসলে এখানে কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আমরা বেসিক কিছু শিখতে পারবো তো ওদের শিখতে পারবো তো ওদের কাছ থেকে আমরা কিভাবে মোটর সাইকেল সেফলি ড্রাইভ করতে হয় সেটা শিখেছি কখন ক্লাস ধরতে হয় কখন ব্রেক চাপতে হয় এগুলো আসলে শিখেছি যেগুলো আগে হয়তো আমরা এত ইউজিলি আমরা জানতাম না এই জিনিসগুলো নাকি জানলে হয়তো দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে বলে আমরা জানলে হয়তো দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে বলে আমরা মনে করি তো ধন্যবাদ এই এসিআইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য